হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দর্শক আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে চিকেন সসেস এটা কিন্তু আমরা কম বেশি সবাই চিনি আমরা অনেক সময় বাজার থেকে কিনে আনি কিন্তু বাজার থেকে কিনে আনলে এটা কিন্তু স্বাস্থ্যসম্মত নয় আমরা কিন্তু ঘরে বসে এটা কিন্তু বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াতে পারি আর দর্শক এটা কিন্তু আমরা এইভাবে বানিয়ে ফ্রিজে প্রায় দুই থেকে তিন মাসের মতো ফ্রিজ আপ করে রাখতে পারি বক্সি ভরে তো দর্শক চলুন কিভাবে এই এই চিকেন সসেসটা বানানো যায় আমি আপনাদেরকে দেখাব প্রথমে আমার এখানে হাড় ছাড়া চারশো গ্রামের মতো মুরগির মাংস লাগবে আমি এটাকে এইভাবে ছোট ছোট করে কুক করে কেটে নিয়েছি আর এই মাংসটার ভিতরে আমি অনেক ধরনের মশলা অ্যাড করে দিব আর মাংসটাকে আমি ব্লেন্ডার করে নিব এখন আমার কি কি মশলা লাগবে সেটাই আপনাদেরকে আমি দেখাবো এখানে টেস্টিং সল লবণ এবং চিনি আছে হাফ চা চামচের অর্ধেক অর্ধেক করে এখানে চিনি সসেস আছে আর এখানে মশলা এখানে আদা রসুন পেস্ট বাটা আর এখানে জিরা বাটা আর এখানে মশলার গুঁড়া আর এখানে কিন্তু লাগবে কর্নফ্লাওয়ার প্রায় দুই চা চামচের মতো এখন লাগবে ময়দা দুই চা চামচ পরিমাণ আমি সব মশলাটাকে অ্যাড করে দিব পরবর্তী ডাব হলো আমার ব্লেন্ডার করতে হবে এখন ব্লেন্ডারের ভিতরে আমি সব উপকরণটি দিয়ে দিব প্রথমে আমি মাংসটা দিয়ে দিব দিয়ে দিব দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব দুই চা চামচ ময়দা দিয়ে দিব আদা রসুন পেস্ট এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ আর এলা এখানে চিনি এবং লবণ দিয়ে দিব চিলি সসেস এক চা চামচ পরিমাণ যে যেমন পরিমাণ জাল খানে ওই অনুযায়ী দিবেন আর এখানে দিয়ে দিব গরম মশলার গুঁড়া আর এখানে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া এখন আমার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করার পরে আমি ফিরে আসব এই যে আমি ব্লেন্ডারের ভিতরে সব উপকরণ দিয়ে দিয়েছি এখন ডাকনা দিয়ে আমি 30 সেকেন্ডের মতো ব্লেন্ডার করে নেব এই যে দেখেন কিভাবে ব্লেন্ডার হচ্ছে এই যে আমার কিন্তু ব্লেন্ডার করা হয়ে গেছে 30 সেকেন্ড যে দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে যে হাতে কিন্তু আমি তেল লেগে নিয়েছি এই তেলটা দিয়ে দেখেন হাতে কিন্তু অবশ্যই তেল লাগাতে হবে না হয় হাতে লেগে যাবে এই যে চিকেন সসেসটা আমার কিন্তু একদম রেডি করা হয়ে গেছে এখন আমি বানিয়ে ফেল প্রথমে আমি একটা বোর্ড নিয়ে নিলাম এই যে এরকম একটা বোর্ড নিয়ে নিলাম আর এই বোর্ডের মাঝখানে আমি একটু তেল অ্যাড করে দিব কারণ তেলটা দেওয়ার কারণ হচ্ছে এই মাংসটা তো আটটা আলো জাতীয় হাতে যাতে না লেগে যায় এর জন্য আমি বোটে একটু তেল মাখিয়ে বোটটাকে একটু ছড়িয়ে দেব বোর্ডের ভিতরে তারপরে এখানে আমি মাংসটা ডেলে দিব আমি এখন এই সসেসটা আকার দেব এখানে আমি একটা পাত্র নিয়েছি এটার ভিতরে উঠিয়ে নিলাম এখন আমি চিকেন সসেসটা আকারে বানিয়ে ফেলবো লম্বা আকারে আপনারা গোল গোল শেপও করে নিতে পারেন আমি লম্বা আকার করে নিব দর্শক আপনারা কিন্তু মাংস আরও বাড়িয়ে নিতে পারেন আর কি বেশি করে বানাতে পারেন আর আমি এখানে কিন্তু চারশো গ্রামের মতো নিয়েছি আর যখন আপনারা বাড়িয়ে নেবেন তখন মশলাটা একটু বাড়িয়ে দিবেন এই যে দর্শক আমার কিন্তু একটা এক আকার একটা শেপ হয়ে গেছে আমি এইভাবে সবগুলো বানিয়ে ফেলি এই তো দর্শক আমার কিন্তু চিকেন সসেসটা বানানো হয়ে গেছে আর এই সসেসটা কিন্তু আমি বাপে দিব দশ মিনিটের জন্য আর এই চিকেন সসেসটা যদি বাপে না দেয় তাহলে কিন্তু চিকেন সসেসটা মূলত হবে না চলুন এখন আমি বাপ দিয়ে নেব প্রিয় দর্শক প্রথমে আমি একটা বড় আকারের ফ্রাই প্যান নিয়েছি আর এখানে দুই কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি বিসমিল্লাহ রহমান রাহিম এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে আমি চিকেন সসেসটা বাপে দিব আর এখানে কিন্তু আমি একটা স্টান নিয়েছি বাপ দেওয়ার জন্য মূলত আমি আজকে আপনাদের দেখানোর জন্য এটা নিয়েছি কারণ অনেক সময় আমাদের ঘরে ফয়েল পেপার থাকে না অনেকের বাসায় কিন্তু থাকে না তখন আমরা কিন্তু এভাবেই ভাপ দিয়ে নিতে পারি এখন আমি চিকেন সসেসটা এর মধ্যে দিয়ে দিব দিয়ে আমি দশ মিনিট বাপ দিয়ে দিব দর্শক আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাপের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি ডাকনা দিয়ে ডেকে দশ মিনিট বাপ দিয়ে নিব এই তো দেখি কি অবস্থা দশ মিনিট কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন বিয়ার্স আমার কিন্তু চিকেন সসেসটা কিন্তু বানানো হয়ে গেছে এখন আমি ঠান্ডা পানির ভিতরে দিয়ে দিই এই যে দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম বরফের ঠান্ডা পানির ভিতরে এটা দিয়ে দিয়েছি ঠান্ডা করার জন্য এভাবেই আপনারা কিন্তু ঘরে বসে এই চিকেন সসেসটা বানাতে পারেন এই যে অনেক সুন্দর হয়েছে এই তো এখন আমি এটাকে উঠিয়ে নিব ঠান্ডা হওয়ার পরে এই তো দর্শক দেখতে পাচ্ছেন আমার কিন্তু চিকেন সসেসটা বানানো হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে ঠিক যেন বাহিরের মতো কিন্তু বাহিরের সসেসটা কিন্তু একদম স্বাস্থ্যসম্মত না আমরা যদি ঘরে বসে এই চিকেন সসেসটা বানাতে পারি তাহলে কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো আর বাচ্চারা কিন্তু এই চিকেন সসেসটা অনেক পছন্দ করে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে আসলে আমরা ঘরে বসে কিন্তু এই চিকেন সসেসটা বানাতে পারি আর এটা কিন্তু আমরা পিৎজার সাথেও দিতে পারি ছোট ছোট করে কুপ করে কেটে এই দর্শক পিৎজার সাথেও কীভাবে কেটে কেটে দেয়া যায় আমি দেখাচ্ছি আমরা কিন্তু এভাবে কিনতে পাওয়া যায় আমরা কিন্তু কিনে আনি এভাবে কিন্তু আমরা দিতে পারেন পিৎজার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে এই যে এভাবে ছোট ছোট করে কেটে দিবেন আর এরকম ছোট ছোট করে পিস করে আপনারা পিৎজার সাথেও ব্যবহার করতে পারবেন দর্শক আমি কিন্তু পাঁচটা চিকেন সসেস বানিয়েছি আর এটা কিন্তু আমি বেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকম কিন্তু হবে কাজলে আবার অনেকে কাঁচেও খা আর কি যখন আমরা বাদ দিই ওটাও কিন্তু খাওয়া যায় বাজার ছাড়াও কোনো সমস্যা নাই কিন্তু বেশি ভালো লাগে যদি আমরা হালকা তেলে বাজা বাজা করে নিই তখন তখন কিন্তু অনেক ভালো লাগে তাই আমি দর্শক পাঁচ পিস বেজে আপনাদেরকে দেখালাম কেমন হয়েছে এই যে দেখেন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ টেস্ট আপনারা কিন্তু অবশ্যই খেলে বুঝতে পারবেন যে এই চিকেন সসেসটা এত মজা হয় আসলে আমরা ঘরে বসে কিন্তু বানাতে পারি আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন আর আমার এই রেসিপি ফলো করে অবশ্যই বানিয়ে খাবেন এতে দর্শক আমার কিন্তু বানানো রেডি করা হয়ে গেছে দর্শক আমার এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দিবেন এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর পরবর্তী রেসিপি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে অবশ্যই আমার পরবর্তী রেসিপিটা দেখবেন আর আপনারা কি কী পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সেই রেসিপিটাই আপনাদেরকে বানিয়ে দেখাবো তো দর্শক সবাই ভালো থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ